তোমরা ভালো থাকো ভালো করে আম খাও আম সত্য খাও আমের আচার খাও আমের চাটনি খাও আমের সন্দেশ খাও আম দই খাও আমি একটা ম্যাঙ্গো হাফ করবো আমার ইচ্ছে আছে মুর্শিদাবাদের ম্যাঙ্গো মুর্শিদাবাদ মালদা একদম পুরো হ্যাঁ। রমরমা